হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই সুযোগের আয়োজনের পক্ষ থেকে আমি আছি অরুণ রায় পলাশ আর আজকে কিন্তু আপনাদেরকে স্পেশাল দুটা গাড়ির ডিটেলস সম্পর্কে জানাবো যেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে কিন্তু দুইটা অ্যাকচুয়ালি ইগল কি বলবো ইগলই ঠিক আছে এটা কিন্তু আমার সামনে আছে এটা হচ্ছে S F F I ABS একটা আরেকটা আছে কিন্তু সেই এস এফ কার্বোরেটর ভার্সনটা আর আমি আরেকটু বলে দিই আমাদের আমি যেখানে আছি এটা কিন্তু সুজুকি রাইডার জোন এটা সুজুকি রাইডার জোনের অ্যাড্রেসটা একটু আপনাদেরকে বলে দিই মিরপুর দুই নাম্বার প্রশিক্ষা মোড় এই প্রশিক্ষা মোড়ে কিন্তু আমাদের যে শোরুমটা আছে এই শোরুমে নতুন একটা অফার চলতেছে যেটা ডিসেম্বর মাসের অফার আমাদের প্রতিটা বাইকের সাথে কিন্তু একটা করে মানে কি বলবো উইন্টার জ্যাকেট দেওয়া হচ্ছে প্রতিটা বাইকের সাথে দেওয়া হচ্ছে আর সাথে কিন্তু একটা ডাস্ট কাভারও থাকতেছে আর এখন আপনারা যদি বাইক নিতে চান অবশ্যই সুযোগী রাইডার জন্য আসতে হবে এবং আপনার মানে কাঙ্ক্ষিত যে জ্যাকেটটা এটাও কিন্তু আমাদের শুধুমাত্র সুযোগী রাইডার জন্য আপনার পারচেস করলে প্রতিটা বাইকের সাথে দেওয়া হচ্ছে আর এখন আসি ডিটেলসে এই দুটার মানে এফআই এবিএস নিবেন নাকি ক্যাপিটাল ভার্সনটা নিবেন এই ডিটেলসটা মানে আপনাদেরকে জানানোর জন্য আমি একটু হেল্পিং মানে হেল্প নিচ্ছি আর কি আমাদের সার্ভিস ডিপার্টমেন্টের আলফাজ আছে আমার সাথে এটার ডিটেলস সম্পর্কে হেল্প কারণ এবং হচ্ছে সম্পর্কে ডিটেলস আপনাকে ধারণা দিতে পারবে আমাদের আলফাজ আর আলফাজের সম্পর্কে একটু বলে দিই উনি কিন্তু হচ্ছে আমাদের সুজুকি রাইডার জন্য সার্ভিস ইনচার্জ উনি আপনার যদি বাইক থেকে থাকে অবশ্যই সুজুকি রাইডার জোনে এসে আলফাজকে পেয়ে যাবেন আপনার বাইকটা সলিউশন মানে, মানে যে কাজ বা প্রবলেম থেকে থাকে সেটা সলিউশন করে দেবে আমরা প্রথমে যদি আমরা শুনি সেটা হচ্ছে এই দুইটা ডিফারেন্ট আমরা করব সেক্ষেত্রে হচ্ছে এফআই একটা ভার্সন আর হচ্ছে একটা কার্বোরেটর ডাবল ডিক্সের ভার্সন প্রথমে আমরা বলি যে এফআই এবিএস আপনার দুটা ডিফারেন্ট তো শুধুমাত্র দুটো সবই একই বাট হচ্ছে দুইটা ডিফারেন্ট আছে একটা হচ্ছে এফআইএবিএস হ্যাঁ কার্বোরেটর ভার্সন একটা আর একটা হচ্ছে হ্যাঁ, আর একটা হচ্ছে ডাবল ডিস্ক আর একটা হচ্ছে এবিএস এখন প্রথমে আমরা এবিএস আর নন হ্যাঁ, এবিএস এখন আমরা শুনবো হচ্ছে এবিএস এবং হচ্ছে নন এবিএস এই দুটার ডিফারেন্ট একটু আচ্ছা প্রথম অবস্থায় আমরা কার্বোরেটর দিয়ে শুরু করি কারণ অনেক আগে থেকে কার্বনের ভাষণ আমাদের চলে আসতেছে তো কার্বনের পজিটিভ দিক আর নেগেটিভ দিক হলো এফআইআর তো আমি দুই দিকেরটাই ব্যাখ্যা করতে যাচ্ছি তো কার্বনের কি সুবিধা আছে আর এফআই কি সুবিধাগুলো আছে সেগুলো আমি ডিটেলসে আপনাদেরকে বলবো কার্বনের সুবিধা হলো আমাদের দেশে দেখা যায় অক্টেনের পরিমাণটা এখন বলতে গেলে ফিফটি ফিফটি মানে দেখা যায় ভেজালের পরিমাণ থাকে অনেক সেক্ষেত্রে কিন্তু আপনার তেলের দিক দিয়ে যদি আপনি বিবেচনা করেন সেক্ষেত্রে কার্বোটার আমি বলবো আপনার জন্য খুবই বেস্ট কেননা কেননা কার্বোটারে যদি একটু পরিমাণ আপনার ভেজালও থাকে তাহলে সেগুলো আপনার প্রবলেম ফেস করবে না সে তার গতিতেই চলে সে পারফেক্টভাবে বাড়ি করতে পারে হ্যাঁ তো এই ক্ষেত্রে যদি আপনি এ করেন যে আপনার জন্য কার্বোহাইড্রেট যে আপনি কোনো হ্যাসেলের ভিতরে যাচ্ছেন না বা কোনো সমস্যার ভিতরে যাবেন না বা আপনি আপনার বাইকটা নিখুঁতভাবে চালাবেন বা রাস্তায় কোনো প্রবলেমের ভিতরে পড়বেন না সেক্ষেত্রে কার্বোরেটর কিন্তু বেস্ট আর যদি ব্রেকিং সিস্টেমের কথা চিন্তা করি তাহলে কিন্তু এবিএস এর তুলনায় যে কার্বোরেটর খারাপ তা কিন্তু না আদি যুগ থেকে চলে সেই ড্রাম ব্রেক ডিস্ক ব্রেক তো ড্রাম ব্রেকের পরে কিন্তু আমাদের ডিস্ক ব্রেক আসছে ডিস্ক ব্রেক হলো আপনার নিজের কন্ট্রোলিং এর উপরে আপনি যতটা কন্ট্রোল করতে পারবেন তার উপরেই ডিপেন্ড করতেছে আপনার ডিস্ক ব্রেকটা এটা টোটালি আপনাকেই মেনটেন করে নিতে হবে ডিস্কের উপরেই ডিপেন্ড করবে যে আপনি কিভাবে আপনার ব্রেকিং সিস্টেমটা করবেন বা আপনার নলেজের উপরে আপনাকে এটা চালাতে হবে আর এফআই দিকটি দিক চিন্তা করলে এটা গেল আমাদের কার্বোরেটর ভার্সনের কথা কিন্তু এফআই দিকটা যদি চিন্তা করি এফআই যে শুধু সুবিধাই আছে তা কিন্তু না তাতে কিন্তু অসুবিধাও আছে যেমন জেনারেশন চেঞ্জ হতে হতে কিন্তু দেখা যায় আপডেট মডেলের কোনো কিছু আসলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো অনেক অনেক আকারে বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যদি উঁচা নিচা জায়গা বা কোনো ধরনের প্রবলেমেটিক যেমন বিট পার হচ্ছে সেক্ষেত্রে যদি আপনার বাইকে ঝাঁকি লাগে আপনার ব্রেকিং কিন্তু লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবিএস এবিএস কিন্তু কার্বোরেটরে এই জিনিসটা নাই কিন্তু এফআই কিন্তু এই জিনিসটা আছে আর এফআই এর একটা মূল মূল সমস্যা হলো তার যদি কোনো সেন্সরে প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনার বাইকটা স্টার্ট হবে না দেখা যাচ্ছে আপনি অনেক ক্ষেত্রে হ্যাসেলে পড়বেন রাস্তার ভিতরে তখন বসে থাকতে হবে একটা সাহায্যের কারণে কিন্তু আমাদের কার্বনটার ভাষণে কিন্তু তা নাই আপনার কোনো হ্যাসেল করতে হবে না প্রবলেম হলে আপনি জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবেন আপনার নির্দিষ্ট গন্তব্যে কিন্তু পৌঁছাতে পারবেন কিন্তু এফআই কিন্তু সেটা পারবেন না কেননা বলাই হয়েছে ডিজিটালের দিক দিয়ে যদি সব কিছুর উন্নতি হয় তার প্রবলেম কিন্তু সবচেয়ে বেশি তো ব্রেকিং সিস্টেম আর হলো কার্বোহাইড্রেটের মধ্যে মানে কার্বন ডাবল ডিক্সের মধ্যে এই তফাতগুলো আছে আরো বলতে গেলে যে এফআই যে খারাপ তা কিন্তু না এফআই কিন্তু সব দিক দিয়ে বিবেচনা করে বাংলাদেশের মার্কেটে এখন এফআই আসছে এফআই অনেক দিকই সুন্দর আছে যেমন কোনো আপনার সেন্সর প্রবলেম হলে আপনার মিটারে সিগন্যাল দিচ্ছে যে আপনার এই প্রবলেম বা কোন প্রবলেমটা আপনি ফেস করতেছেন সেগুলো কিন্তু আপনার মিটারে শো করবে আপনি বুঝতে পারবেন যে আপনার মূল সমস্যাটা কোথায় এটা গেল আপনার মেন প্রবলেম এখন এন্টি ব্রেকিং লক সিস্টেমের সুবিধাগুলো বলি এটা হলো আপনার মনে করেন একজন নতুন রাইডার আপনি বাইক চালাতে পারেন না বা আপনি বাইক রাইড করার সময় অনেক সুন্দরভাবে মানে দ্রুত গতিতে রাইড করতে চাচ্ছেন সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমাদের গাড়ি চালাতে গেলে রাস্তার মাঝখানে অনেক কিছু বাধা আসে দেখা যায় আমাদের ব্রেকগুলো লক হয়ে যায় অটোমেটিক সেন্স কাজ করে যে অটোমেটিক তো অটোমেটিক যখনই আপনি চাপ দিবেন এই ভাষণগুলো কিন্তু অটোমেটিকলি লক হয়ে যাবে অ্যাক্সিডেন্ট বা স্লিপ করার সম্ভাবনাটা থাকে কিন্তু এন্টি ব্রেকিং লক সিস্টেমে আপনার কিন্তু সেই সম্ভাবনাটা নাই আপনি যত জোরেই আপনার ব্রেকটা প্রেস করেন আপনার গাড়ি কিন্তু একদম জায়গায় স্টিল দাঁড়া হবে না দাঁড়াবে না কেননা সে তার নির্দিষ্ট গতিতে গিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব দূরত্ব বা দূরত্ব স্পিডের উপরে ডিপেন্ড করে স্পিডের উপরে মানে সেন্সরটা ডিপেন্ড করে সেন্সরটা ডিপেন্ড করে গিয়ে ইয়ে করবে আর এফআই ফুয়েল ইনজেক্টর অনেকের ধারণা আছে যে কার্বোরেটরে তেল খায় এফআই কম তেল খায় এটার মেন কারণ হচ্ছে আপডেট ভার্সন আসার কারণে হচ্ছে আপনি যখন এফআইআর মূল কাজ হচ্ছে আপনার হলো আপনি যখন থ্রোডল রেসপন্সটা ভালো পেতে যাবেন ভালো কিছু করতে যাবেন আপনি যখন থ্রোডল দিবেন তখনই ও তেল খাবে তার আগ পর্যন্ত একটা নির্দিষ্ট পরিমাণ ইয়ে আছে যেটা বলা যায় একটু যদি বলতেন ওটা ওই যে এফআই এফআইটা এফআইটা হচ্ছে আপনার ফুয়েল ইনজেক্টর সিস্টেম যেটা আপনার থ্রোটাল আপনার যদি কম টান দেন মানে এই থ্রোটলটা যদি কম টান দেন তাহলে ও কম তেল স্প্রে করবে আর আপনার যদি হচ্ছে আপনার থ্রোটলটা বেশি টান দেন সেই ক্ষেত্রে থ্রোটলটা বেশি টান দিলে ও স্প্রেটা বেশি করবে এটা সিক্স অর টেন হোল ইনজেক্টরের মাধ্যমে কোয়েলটা ইনজেক্ট করে কনভেনশন চেম্বারে আর এই কনভেনশন চেম্বারে হচ্ছে আপনার মানে যেটা হচ্ছে ইয়ে আছে অক্সিজেন আর তেলের সংমিশ্রণে কিন্তু বিস্ফোরণটা তৈরি করে হচ্ছে স্পার্ক প্লাগ স্পার্ক প্লাগটা যখন বিস্ফোরণ করে দেয় তখন কিন্তু এটা হচ্ছে কম্পাসনটা সেক্ষেত্রে এটা এফআই তে হচ্ছে আপনার অল্প তেলে কিন্তু বেশি মাইলেজ পেয়ে যাচ্ছে কারণ এটা হচ্ছে যতটুকু এ ধরবে ছোট অল্প ছোট ধরলেন অল্প স্প্রে করে দিচ্ছে অল্প বার্ন হয়ে যাচ্ছে আবার বেশি আপনার প্রয়োজন হচ্ছে বেশি হচ্ছে এক্সিলেটর দিলে কিন্তু ওই মানে হচ্ছে ওই ফুয়েলটাও কিন্তু ওই পরিমাণে দিচ্ছে আর ওইভাবে বার্ন করতেছে আর কার্বোরেটরের বিষয়টা কি হচ্ছে কার্বোরেটরের বিষয়টা হচ্ছে আপনার মূলত এতে আপনার পর্যাপ্ত পরিমাণে অকটেন থাকে যে আপনার একটা নির্দিষ্ট সময় পর পর সে তার পর্যাপ্ত পরিমাণ মানে আর কি দিয়ে থাকে আর কি কনভেনশন চেম্বারে দিয়ে থাকে কনভেনশন হ্যাঁ, চেম্বারে হ্যাঁ। এটা কিন্তু প্রতিনিয়ত প্রতিনিয়ত হচ্ছে আপনি কম দিলেও সেই পরিমাণ যাবে আপনি বেশি দিলেও একই পরিমাণ যাবে তাহলে আসলে মূলত হচ্ছে কি থ্রোটালের বিষয় আমি একটু আগে যেটা বললাম এফআই তে থ্রোটাল অল্প ধরলে কিন্তু অল্প তেলটা স্প্রে করতেছে আর এটা আপনার এই কার্বোরেটরে থ্রোটালটা যতটুকুই ধরেন আর যেভাবে ধরেন না কেন ওর যে নির্দিষ্ট পরিমাণে তেল দেওয়া ও যে পরিমাণে তেল মানে অল্প অল্পতেও দিত বেশিতেও সে একই পরিমাণে তেল দিত তাহলে এখন তাহলে হচ্ছে দুইটার মধ্যে এ হচ্ছে দুইটার মধ্যে কম্পেয়ার করে বোঝা যায় আসলে চালানোর উপরেই আপনার সবকিছু ডিপেন্ড করতে হবে আপনি কার্বোরেটরের দিকেও যেতে পারেন এফ এর দিকেও যাইতে পারেন আপনার টোটাল রেসপন্সের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনি গাড়িটা কিনবেন যে এটা কম দিবে তা কিন্তু না এটা কিন্তু ফল দিকও আছে এটা কিন্তু পজিটিভ দিকও আছে তো আপনার কাছে এখন আপনার কাছে সব থেকে ভালো যেটা আমার কাছে আমি আসলে আমার কাছে দুইটাই ভালো আমি উন্নত কার্বোরেটরের দিকেই যাবো কেননা কার্বোরেটরের জিনিসটা আমার ভালো লাগে কেননা আমার সেন্সের উপরে আমার ডিপেন্ডের উপরে আমার ব্রেকিং সিস্টেমের উপরে আমিই চালাবো আমি কেন অন্যজনের তার ধার করে যাব আবার আমার কিন্তু একটু ডিফারেন্ট আছে আমার ডিফারেন্টটা হচ্ছে আমি ব্যবসায় চালাব আবার এবিএসও চালাব কিসের জন্য চালাবো কারণ আমার বর্তমান জেনারেশনের সাথে তাল মিলায় আমার ব্রেক ধরলে একবারে ব্রেক চাপ দিয়ে ধরবো আবার ওই মানে রানিয়ে যত দূরে যায় মানে ও সেন্স করে ও থামায় ভাই কথা কিন্তু একটাই ব্রেক কিন্তু ধরবে উচ্চানিত হইলে কিন্তু যেগুলা anti lock braking system auto lock হয়ে যাবে রিক্স আছে কিন্তু আমাদের কিন্তু রিক্স নাই এটা রিক্স যদি নাও থাকে আমার এই টেকনোলজি যেটা দিচ্ছে এই টেকনোলজিতে আপনার এই টেকনোলজি যে যেটা লক হয়ে যাওয়ার কথা বলতেছে সার্ভিস সেন্টারে সুজুকি রাইডার্স জন্য সার্ভিস সেন্টারে কিন্তু যে এসডিএস মেশিন আছে এসডিএস মেশিনের মাধ্যমে আপনার এই যে গুলো আছে টোটাল কতগুলো সেন্সর আটটা সেন্সর টোটাল আটটা সেন্সর আছে এই সেন্সরগুলো সবকিছুতে চেঞ্জ করে করে এই গাড়িটা চালায় এই আটটা সেন্সর কিভাবে কাজ করতেছে কোনটার কোনো প্রবলেম আছে কি না এটা কিন্তু ডায়াগনস্টিক যে চেকআপটা এটা এসডিএস মেশিন বলে আর এই এসডিএস মেশিনটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের সুজুকি রাইডার্স জোনের সার্ভিস সেন্টারে আপনার কোনো প্রবলেম আছে কিনা সেটা কিন্তু সলিউশন সাথে সাথে সিগন্যাল দিবে যে হ্যাঁ এডিএস একটু কাজ কম করতেছে তারপরে এফআইতে একটু কাজ কম করতেছে অক্সিজেন সেন্সার একটু কম কাজ করতেছে এগুলা কিন্তু স্পিড সেন্সার একটু কম কাজ করতেছে সব সেন্সর কিন্তু এ করে ভাই কথা কিন্তু একটা আছে আমার কিন্তু আছে ওনার কিন্তু নাই আমার কিক লাগে না ভাই <laughs> আমার কিক লাগবে কেমনে আমার এটা হচ্ছে এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিনে যত ঠান্ডা হোক সমস্যা নাই ভাই মানে শুধুমাত্র ইঞ্জিন সুইচটা দিয়ে একবার মাত্র প্রেস করবো ইনশাল্লাহ ভাই কথা কিন্তু আরেকটা আছে সকালবেলা ব্যাটারি পাই গেলে কিন্তু আমার এই হ্যান্ডেলই কাজে লাগে এই হ্যান্ডেল তো আমার কিন্তু ব্যাটারি বসার কোনো হয়েই সেটা বুঝতে হবে এখন আমি ওভারঅল একটু বলে দিই সেটা হচ্ছে যে একটু দাঁড়ান একদম পুরো পারফেক্ট